সো আজকে আমরা টাপল শিখব সো টাপল হচ্ছে একটা collection data type built in data টাইপের মধ্যে কালেকশন টাইপের একটা টাইপ সেটা হচ্ছে অর্ডারেড এবং আনচেঞ্জেবল মানে হচ্ছে এটা ভ্যালুগুলো আপনি চেঞ্জ করতে পারবেন সো আমরা কথা না বাড়িয়ে আমরা করে যাই কোড করা শুরু করি তো পাইথন একটা ফাইল তৈরি করতেছি আমরা একটা ফল ডিক্লেয়ার করি সেটা অবশ্যই কোনো একটা ভেরিয়েবল রাখতে হবে টাপলটা আপনার ফার্স্ট ব্র্যাকেটে লিখতে হয় এবং তার মধ্যে আপনার অন্তত একটা ভ্যালু দিতে হবে এবং একটা ভ্যালু যদি আপনারা দেন তারপরে একটা সেপারেটেড করার জন্য কমা ইউজ করতে হবে তো আমরা এটা প্রিন্ট আউট করি প্রিন্ট আউট করলে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি আউটপুটটা কি এসেছে এবং সাথে আমরা টাইপটাও নিয়ে নিতে পারি আমরা যদি ফাইলটা রান করি তাহলে আউটপুট আমরা দেখতে পারবো আমরা এলএস দিয়ে দেখি কোথায় আছে আমরা তো পাইথন মাইটাপল রান করতেছি আমরা দেখলাম এইটা ডেটা টাইপ হচ্ছে টাপল সো এখান দিক ভ্যালু যদি আমরা দিই তাহলে আমাদের লাস্টে কোলনটার দেওয়ার দরকার নাই সো আমরা দেখতে পাচ্ছি স্টিল নাও এটা একটা টাপল সো টাপলে যেটা হয় এটা চেঞ্জ করা যায় না এবং এটা অর্ডারের যে অর্ডারে অ্যাড করবেন সেই অর্ডারেই সে এটাকে প্রিন্ট আউট বা কোড করবে এবং এটা ডুপ্লিকেট অ্যালাউ করে আপনি চাইলে ডুপ্লিকেট করতে পারবেন আমরা আবার এখন লিখতেছি তো আমরা দেখলাম যে এটা ডুপ্লিকেট অ্যালাউ করে সো টাপলটা আপনি চাইলে লেনটা দেখতে পারেন হ্যাঁ, এলিয়ান মেথডের মাধ্যমে সো যদি আপনি দেখতে চান যে আসলে কাপলের মধ্যে কী কী জিনিস অ্যাক্সেসেবল তাহলে আমরা ডিআই আর করতে হবে অ্যাকচুয়ালি এর ভিতরে আমি কী কী জিনিস ইউজ করতে পারবো কী কী মেথড বা প্রপার্টি পাইথন আমাদের দিয়েছে এখানে দেখতে পারতেছেন যে অনেকগুলো প্রপার্টি আছে তার মধ্যে আমরা তারপরে রিডিউস মেথড ইউজ করা যাবে দেন সাইজ অফ দেওয়া যাবে এস টিআর কাউন্ট করা যাবে ইন্ডেক্স নেওয়া যাবে এই কাজগুলো টাবলের ভিতর থেকে হয় তাহলে আমরা লেনটা চেক করি so L E N then হচ্ছে মাইটাপল এর হচ্ছে কয়টা ভ্যালু আছে সেটা সে আমি আরটা কাউন্ট করে দিচ্ছি সরি এগেইন আমরা স্ক্রিপ্টটা রান করতেছি আমরা দেখতে পাচ্ছি যে এটার লেন্থ হচ্ছে থ্রি তো থ্রি মানে হচ্ছে ওয়ান টু থ্রি তিনটা ভ্যালু এটাই আর কি সে বলতেছে দেন হচ্ছে যদি হ্যাঁ একটা এটা বলেছি অলরেডি যদি একটা আইটেম দিয়ে টপল করতে হয় তাহলে কমাটা আপনাকে মার্কস দিতে হবে দেন যদি এরকম করেন তাহলে এটা টাপল হবে না ওকে এটা আপনাকে মনে রাখতে হবে সো টাপলে আপনি স্ট্রিং অ্যাড করতে পারেন নাম্বার অ্যাড করতে পারেন এটাতে string integer boolean data type set করা যাবে ঠিক আছে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ লিস্টের মতো ডেটা অ্যাড করতে পারবেন সমস্যা নেই টাইপ তো অলরেডি আমরা চেক করেছি সো বাট আমরা যদি চেঞ্জ করার চেষ্টা করি দেখি চেঞ্জ করা যায় কিনা তো আপনি চাইলে টাপল আবার এইভাবে ফাংশনের ভিতরেও লিখতে পারেন এটাও করা যায় দেন হচ্ছে টাপলে দেখি আমরা চেঞ্জ করা যায় কিনা টাপলের ভ্যালু সো তারা যদিও বলে দিয়েছে চেঞ্জেবল না আমরা টেস্ট করিয়ে যে আসলে অ্যাকচুয়ালি চেঞ্জ করা যায় কিনা সো টাপল ভ্যালু চেঞ্জ করার কোনো অপশন আছে কিনা আমার জানা নাই সরি মাই অল যদি এরকম ট্রাই করি দেখি কি বলে মাই my tuple সো আমরা দেখতে পাচ্ছি একটা এক্সেপশন চলে এসেছে tuple object does not support item assignment okay এটাতে অ্যাসাইনমেন্ট সাপোর্ট করে না সো আমরা টাপল সম্পর্কে জানলাম টাপল লিস্টের মতোই এখানে আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ডাটা রাখতে পারবেন কিন্তু ডেটা চেঞ্জ করতে পারবেন পার্থক্যটা এই জায়গাতেই এবং আমি যতটুকু জানি টাপল লিস্টের চাইতে কিছুটা ফাস্ট সো আজকের লেকচারটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ